আসসালামু আলাইকুম স্পন্দন একাডেমির পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমি মাসুদ রানা আছি আপনাদের সাথে আজকে এক্সেলে আরও কিছু দুর্দান্ত ট্রিক্স আপনাদেরকে শেখবো তো ট্রিক্সগুলো ফার্স্ট যে ট্রিক্সটি রয়েছে সেটি হচ্ছে আপনি কীভাবে আপনার সিটকে প্রোটেক্ট করতে পারেন কপি পেস্ট আপনি কারোর কাছে এই সিটটি সেন্ড করবেন তো সেক্ষেত্রে আপনি কীভাবে এটি প্রোটেক্ট করতে পারেন সাপোজ আমি এখানে কিছু লিখে দিচ্ছি সাপোজ এটি আমার সিট আমি এই সিটটি আমি সেন্ড করবো অথবা আমি এই সিটটি দেখাচ্ছি যেমন এটি আপনার সিট এই সিটটি আপনি কারো কাছে পাঠাবেন শুধু দেখতে পাবে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবেন তো সেক্ষেত্রে কী করবেন রিভিউ চলে যাবেন রিভিউ থেকে প্রোটেক্ট শিট প্রোটেক্ট থেকে এখানে যে টিক মার্কগুলো আছে সব টিক মার্ক উঠিয়ে দেবেন আপনি উঠিয়ে দেওয়ার পর এখানে শুধু ওয়ান টু থ্রি আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে দিলাম আমার সেটি কিন্তু লক হয়ে গেল এখন এখানে কিন্তু কপি পেস্ট মার্ক করা বা কোনো কিছু করা কোনো কিছুই কিন্তু হচ্ছে না তো দূরে থাক কোনো কিছুই করতে পারবে না সে এখানে কোনো কিছুই করতে পারবে না একদম ফুল এবং এটাকে আনপ্রোটেক্ট যদি করি আমি ওয়ান টু থ্রি আনপ্রোটেক্ট করে দিলাম এখন কিন্তু আমি মার্ক করতে পারতেছি কপি করতে পারতেছি হ্যাঁ সব কিছু করা যাবে তো এটি ছিল এরপর আপনি কোনো সেল যদি ডিলিট করতে চান সাপোজ এখানে আমি এখান থেকে কিছু ডাটা নিয়ে নিলাম সাপোজ এবং কন্ট্রোল জেট আমরা আগের সিস্টেমটি অ্যাপ্লাই করি যেমন আসুত কন্ট্রোল ইন্টার দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি এটা ডিলিট করে দিলাম এটি ডিলিট করলাম এটি ডিলিট করলাম এটি ডিলিট করলাম এবং এখানে এভাবে রাখলাম আপনি চাচ্ছেন যে এখানে আপনি কিভাবে মার্ক করবেন আপনি শিটটি আপনি মার্ক করবেন শিটটি মার্ক করার পর যে ব্লাঙ্ক যে পেজগুলো আছে ব্লাঙ্ক যে সেলগুলো আছে আমি এগুলোকে ডিলিট করে দেবো তাহলে control G control G press করার পর এইরকম একটি পপ আপ উইন্ডো পাবেন তো পপ আপ উইন্ডো পাওয়ার পর আপনি স্পেশালে চলে যাবেন স্পেশাল থেকে আপনি একটি সিলেক্ট করবেন যে গো টু স্পেশাল কোনটি ব্লাঙ্ক ব্লাঙ্ক দিয়ে ওকে দেবেন তো আমার কিন্তু ব্লাঙ্ক যে গুলো ছিল এগুলো কিন্তু মার্ক হয়ে গেছে তো কন্ট্রোল মাইনাস চাপ দেন কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস চাপ দিয়ে ওকে আমার কিন্তু ব্লাঙ্ক কোনো কিছুই এখন নেই এরপর আপনার যদি এরকম হয় যেমন মাঝামাঝি কোনো কিছু বাদ রয়েছে এবং আপনি এগুলোকে ফিল আপ করবেন মাঝখানে তো এটিও করার জন্য বরাবরের মতো আপনি কন্ট্রোল জিচ প্রেস করবেন কন্ট্রোল স্পেশাল এরপর ব্লাঙ্ক এরপর ওকে আমার ব্লাঙ্ক যেগুলো ছিল এগুলো কিন্তু এগুলো শো করলো মার্ক হয়ে গেলো তো এখন আপনি কী করবেন এটাকে আপনি লিখে দিতে পারেন মাসুদ লিখে আমি যদি এন্টার দিই তাহলে কিন্তু আমার সবগুলো ব্ল্যাঙ্ক যে সেলগুলো ছিল এই সেলগুলো মার্ক হয়ে গেলো এবং কী হয়ে গেলো টেক্সটে পরিণত হয়ে গেলো সবগুলো আমি ফিল আপ করতে পারলাম এক লিখে এবং একটি ঘর একটি সেল ফিল আপ করার মাধ্যমে আমি প্রত্যেকটি সেল ফিল আপ করতে পারলাম তো ঠিক হলো এরপর আপনি সিলেক্ট ফুল শিট আপনি একটি শিট কীভাবে ফুল সিলেক্ট করবেন যেমন এই শিটটি যদি দেখেন এটা কিন্তু অনেক বড় শিট এই শিটে যদি আমি এই মাথা থেকে ওই মাথায় যাই তাহলে কিন্তু আমার বারোটা বেজে যাবে অনেক টাইমের দরকার আসলে কুল কিনারা খুঁজে পাবেন না তৈরি করার জন্য আপনি যদি কন্ট্রোল শিফট এবং ইন্ড বাটন চাপ দেন কন্ট্রোল শিফট ইন্ড বাটন আমি আবারও বলছি কন্ট্রোল শিফট ইন্ড তো কন্ট্রোল শিফট ইন্ড চাপ দেওয়ার পর আমার পুরো শিটটি কিন্তু কী হয়ে গেল মার্ক হয়ে গেল এভাবে আপনি পুরো শিটকে মার্ক করতে পারেন এরপর আপনি যদি চান যে পেজ নাম্বার দেব আমি পেজ নাম্বার কিভাবে দিতে পারি তো পেজ নাম্বার দেওয়ার জন্য আপনি চলে যাবেন ভিউ ভিউ থেকে পেজ লেআউট এখানে চলে যাবেন পেজ লেআউটে যাওয়ার পর এখানে আমি কি দেব পেজ নাম্বার দিয়ে দেব এই হলো পেজ অফ পেজের নাম্বার অফ পেজ তাহলে কিন্তু সবগুলো ছেলে আমার কি হয়ে গেছে নাম্বার চলে আসছে দেখেন ফাইভ নাইন টেন সিক্স পর্যায়ক্রমে আমার এটি কিন্তু কি হলো প্রত্যেকটি পেজে পেজে নাম্বার চলে আসলো যে কতগুলো পেজ হচ্ছে এটা যখন আপনি প্রিন্ট দিবেন তখন কিন্তু এগুলো এতগুলো পেজ হবে তো ঠিক হলো এখন আপনি যদি চান যে আমি শুধু নাম্বার না পেজ নাম্বার না আমি ডেট টাইম এবং পেজ নাম্বার তিনটে একসাথে নিতে চাই তাহলে কি করবেন আমি এটিকে ডিলিট করছি হেডারে ফার্স্ট হচ্ছে আপনি ডিজাইন আছে ডিজাইনে চলে যাবেন ডিজাইন থেকে পেজ অফ এখানে আমি দিয়েছি কারেন্ট টাইম কারেন্ট টাইম দিয়ে দিলাম এরপর এখানে আমি দেবো পেজ অফ নাম্বার এখানে কিন্তু চল্লিশ ন পেজ নাম্বার দিয়ে দিলাম এরপর আপনি এখানে দিতে যাচ্ছেন কারেন্ট টাইম এখানে কিন্তু টাইম চলে আসলো এখানে ডেট এখানে নাম্বার এবং এখানে আমি টাইম দিয়ে দিলাম এখন কিন্তু সুন্দর লাগতেছে আমি প্রত্যেকটি সিটের ভিতরে কী হবে এটা শো করতেছে আজকে তারিখ কত এবং এই পেজটির নাম্বার কত এটি সতেরো নাম্বার এবং আজকে এখন টাইম কত এটি শো করতেছে তিনটি জিনিস আপনি একসাথে শো করাতে পারতেছেন তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে তো নেক্সট টিউটোরিয়ালে আপনার সাথে আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে তো সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ